ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না এবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না এবার Not bad, not bad. Now you. <sighs> Hmm. me Close your eyes and miss me I can reach your lips on your fingertips